বিশপ মহোদয়কে ধন্যবাদ আশীর্বাদ করছেন আর স্বেচ্ছাসেবকগণ যিশুকে ভালোবাসি আর সেই ভালোবাসা কিন্তু এই শিশুদের মধ্যে বিশেষভাবে কারণ সন্ত্রাসবাদের অথবা হিংস্রতার আশ্রয় নিচ্ছে তাদের জন্য মন পরিবর্তন হয় public.